আসসালামু আলাইকুম এখানে যে অন্য গাছ ছিল তো পরবর্তীতে এটা একটু মরে গেছে সাইনের সময় পরবর্তীতে এটা আমরা অন্য গাছ লাগাইছি আমি এই আর কি ওই যে ওখানে আর একটা আছে দেখাইতেছি সমস্যা নাই ওখানে আমি যাচ্ছি এখনই দেখাবো এই আর কি এগুলো আমিও লাগাইছি অনেক দিন হয়ে গেছে প্রায় দুই তিন মাস হয়ে গেছে পরবর্তীতে কালকে এটা লাগাইছিলাম জাউ গাছ মানে পাতা গাছ আর কি এটা তো ফুল আসে খুব সুন্দর একটা ফুল আসে আর কি যে আমার আরেকটা গাছের ইয়ে ওইটা এখানে সে দেখতেছে অনেক দূরে এক দোকানের এই সাইড আর সেই সাইড